পৃথিবীর সবচাইতে সহজ খেলায় আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম টু দ্য সাকো গেম খেলার নিয়মটা খুবই সহজ আপনাদেরকে এই সাকোটা পার হতে হবে যারা সাকসেসফুলি পার হতে পারবেন তাদের জন্য রয়েছে একশো কোটি টাকা কেউ যদি এই খেলায় ব্যর্থ হন তাহলে তাকে খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হবে সো ডিসিশন আপনাদের কেউ যদি চান এখনই চলে যেতে পারেন শোন ভাই তুই আমাকে আনছিস ঠিক আছে কিন্তু সব কিছু শুনে মনে হচ্ছে আমাদের চলে যাওয়া উচিত না আমি যাব না আমাদের এটা খেলা ঠিক হবে না আমি খেলবো একই একই মোল্লা দেখি চলে যাচ্ছে মোল্লা আরে এই বেটায় সারা দিন রাত খালি আখিরাত আখিরাত করে ভালোই হয়েছে গেছে কম্পিটিশনটা কমলো all right let the game begin আমি পারবো আমি উনি পারলেন না আমরা দুঃখিত স্যার আপনার খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে right next পার্টিসিপেন্ট প্লিজ এটা কোনো বিষয় না ওকে আমি জানি আমি পারবো আমার কারো হেল্প লাগবে না উনি খুব কনফিডেন্ট মনে হচ্ছে এবং মনে হচ্ছে উনি কারো উপর বিশ্বাস রাখেন না আসলে মানুষ পারবেন মনে হচ্ছে উনি পারবেন মনে হচ্ছে আল্লাহ Let's see how it goes. Next participant, Murubi! Let's see what you got. তোমাদের মতো বয়সে এগুলো কত করছি এগুলা আমার জন্য কোনো বিষয়ই না দেখো দেখো খালি কীভাবে করি দেখো হ্যাঁ Okay. আসতেছে আসতেছে মুরব্বি পারবে বিশ লাখ মুরব্বি পারবে না চল্লিশ লাখ দেখো দেখো দেখো দেখো দেখো Oh. I knew it. We are so sorry. The next participant হচ্ছে একজন young man. Young man. Young man. Come on. Come on. আপনার তো বয়স অনেক অল্প আপনি কেন এত বড় একটা রিস্ক নিতে যাচ্ছেন আই লাভ টেকিং চ্যালেঞ্জেস আমার ফেভারিট মোটিভেশনাল স্পিকার বলেছেন লাইফে কিছু অ্যাচিভ করতে হলে রিস্ক নিতেই হবে <laughs> so I am here and I also want be viral I also want be famous that's why am taken it and I know I can do it okay দেখা যাক সে কেমন করে ইজি <laughs> ইজি ও <laughs> পারবে তিরিশ লাখ ও পারবে না পঞ্চাশ lakh I will do two challenges at the same time watch me ও একটু বেশি হয়ে যাচ্ছে দুটো চ্যালেঞ্জ উনি একসাথে করতেছেন ইয়ে <sighs> Yeah. <laughs> Sorry. আমরা দুঃখিত এবারের সাকো গেমে আমরা কোনো উইনার পেলাম না সো স্যাড সো স্যাড মোল্লাকে ডেকে আনো okay sir we are calling the Molla আপনারা আমাকে ডেকেছিলেন কী ব্যাপার মোল্লা এত বড় পুরস্কার তোমার জিততে ইচ্ছা করেনি সত্যি বলতে টাকাগুলো দেখার পরে ইচ্ছা করেছিল তাহলে চলে গেলে কেন আসলে এতগুলো টাকা দেখার পরে আমারও খেলতে খুব ইচ্ছা করছিল কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম আপনাদের এই খেলাটা এক প্রকার জুয়া ছাড়ার কিছুই নয় আল্লাহ সুবাহতাল্লাহ আমাদেরকে এই জীবনটা উপহার দিয়েছেন সৎ কিছু এবং ভালো কিছু জীবনে অ্যাচিভ করার জন্য কিন্তু আপনাদের ডিজাইন করা খেলাতে আসলে জীবন নিয়ে এক প্রকার জুয়া খেলা হয়ে যায় সব কিছু ভাবার পর আসলে আমি মন থেকে আর আঘাতে পারিনি তো শেষ বিচারের দিন এমন একটা সময় আসবে যখন আমাদেরকে কঠিন একটা ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে হবে এবং তখন ইমানি শক্তি ছাড়া আর তেমন কোনো শক্তি আমাদের কাজে আসবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহ আর আমি খুব এক্সাইটেড আজকে আপনাদের সাথে কিছু গুড নিউজ শেয়ার করতে চাই বাংলা ফ্রি কোরআন এডুকেশন যে চ্যানেল আলহামদুলিল্লাহ তার হান্ড্রেড কে সাবস্ক্রাইবার্স একটা ফ্যামিলি হয়ে গেছে আপনাদের শুরু থেকে এই স্টোনটা চেপে ক্ষেত্রে আপনার যে সাপোর্টটা দিয়েছেন ইট ইজ রিয়েলি ম্যাসিভ বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার্স একটা বিশাল ফ্যামিলি হওয়া it was a big challenge but I am really proud to say that I was a part of it আলহামদুলিল্লাহ এবং আমি মনে করি this is the best time they should grow with the help of you guys specially so description বক্সে তাদের চ্যানেলের লিঙ্কটা আমি দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে গিয়ে চ্যানেলটা অবশ্যই চেক করবেন তাদের অ্যামেজিং অ্যামেজিং কন্টেন্টগুলো ডেলি দেখতে পারেন তারা এত সুন্দরভাবে গুছিয়ে রিমাইন্ডার দিচ্ছে এভরিডে যেটা আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে খুবই বেশি প্রয়োজন পুরো পৃথিবীতে আপনি পজিটিভ কন্টেন্ট মেকারদের কিন্তু সংখ্যায় খুবই কম পাবেন এবং এর মধ্যে ইসলামিক কন্টেন্ট অ্যানিমেশন নিয়ে করা it's very very huge challenge যে চ্যালেঞ্জটাকে ওনারা হাতে নিছেন এবং বাংলাদেশি ভাই বোনদের জন্য এত বড় একটা প্রকল্প ওনারা হাতে নিয়ে এইভাবে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন যেটা আসলেই প্রশংসনীয় এবং আসলেই তাদেরকে সব দিক থেকে সর্ব ধরনের সহযোগিতা করাটা আপনাদের থেকে আশা করতে পারি আমরা সো দেরি না করে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তাদের চ্যানেলে এখনই ভিজিট করুন আমি মনে করি ইনশাআল্লাহ তাদের এই কাজে আল্লাহ তালা অনেক বরকত দান করবেন যাতে পজিটিভলি তারা আপনাদের সামনে আরও অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে এবং আজকের কন্টেন্টটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু কমেন্ট করে জানাতে হবে till then one take care love you all is a boy KGP signing out আল্লাহ হাফেজ